আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ তুমি রহমান সবই আসমান জমি সিজিলে তুমি সবই আসমান জমি করে তবু শুক্রান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি বানাই তুমি রহমান তুমি দয়াবান পূর্বাকাশে সূর্য আসে তবু তোমার সরাই বাতাস বয়ে যাই নুরু জানাই মুগ্ধ হয় দক্ষিণ কাবাই আকাশে সূর্য আসে তবু তোমার ইশারায় বাতাস বয়ে যাই দূর জানাই মুক্ত হয় দক্ষিণ কাবাই তুমি বদর খালে তুমি বদর বলে তুমি বদর খালে তুমি বদর বলে তুমি মরিবা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সিজিলে তুমি সবই আসমান জমি সিজিলে তুমি সবই আসমান জমি করে তবু আল্লাহ মহান তুমি আল্লাহ তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ তুমি আল্লাহ তুমি রহমান তুমি দয়াবান